Dear viewers, আসসালামু আলাইকুম welcome to freelance Limon once again আবারও চলে এলাম একটি নতুন মাইক্রোজব সাইট নিয়ে তো বরাবরের মতন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তখন সেটি নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছা যাবে আরেকটি বিষয় সেটি হচ্ছে আমার এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কন্টেন্ট আপলোড করা রয়েছে আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান ভালো গাইডলাইন না পাওয়ার কারণে শিখতে পারতেছেন না তারা আমার এই চ্যানেলটিকে ভিজিট করতে পারেন এখানে অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলো আপনারা দেখলে ঘরে বসেই ইনকাম করতে পারবেন এবং ইনকামকৃত টাকা আপনার bank bKash Dutch Bangla bank বা যে কোনো ধরনের ওয়ালেটে আনতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি তো আজকে যে সাইটটি নিয়ে আমি আলোচনা করব বা আজকে যে সাইটটির রিভিউ করব সেই সাইটের নাম হচ্ছে speed money dot R U এটিও একটি রাশিয়ান সাইট তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই সাইটটির লিঙ্ক নিয়ে নেবেন তো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে সাইটের ইন্টারফেস তো যখন আপনারা এই সাইটে প্রবেশ করবেন তখন আপনারা সব কিছু রাশিয়ান ল্যাঙ্গুয়েজে দেখতে পারবেন তো এটার জন্য অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতে হবে আপনাকে এই পেজটাকে ট্রান্সলেট করার জন্য তো আমরা এই ওয়েবসাইটে ঢুকে সর্বপ্রথম আপনার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সলেট টু ইংলিশ করে নিতে হবে তাহলে পুরো সাইটটি আমরা ইংলিশে দেখতে পারবো তাহলে এই সাইট থেকে ইনকাম করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার আগে এই সাইটের কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করাটা উত্তম হবে তো দেখেন এই সাইটটি তিনশো সাতষট্টি দিন হচ্ছে এই সাইটটি আর কি লঞ্চ হওয়ার তো এর ইতিমধ্যেই তারা চার হাজার আটশো আঠারো পেয়ার এটা হচ্ছে পেয়ার তারা পেয়ারে পেমেন্ট করে থাকে এবং ওয়েব মানিতে পেমেন্ট করে থাকে তো তারা এত পেয়ার আর কি পেমেন্ট করেছে এবং টোটাল ইউজার রয়েছে চোদ্দো হাজার আটশো সপ্তাশি জন আর আজকে জয়েন করেছে আটত্রিশ জন তো এই সাইটটি মোটামুটি নতুন ঠিক আছে সে তুলনায় কাজের কম্পিটিশন খুবই কম থাকবে আপনারা চাইলে খুব সহজেই এই সাইট থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে নিচে তাদের সাপোর্ট মেল দেওয়া রয়েছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে নিচের মেল অ্যাড্রেসে মেল করে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো এখন আসি সাইন আপ প্রসেসে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে এই যে নিচে দেখেন আচ্ছা তার আগে উপরের দিকে একটু দেখে নিই এখানে বলছে পেমেন্ট পেয়ার ফ্রম আচ্ছা তারা পেয়ারে পেমেন্ট করে এবং এখানে কোন কোন ধরনের কাজ পাওয়া যায় যেমন সার্ফিং ডুইং টাস্ক ছোট ছোট মাইক্রো টাস্কগুলো ঠিক আছে তারপরও বলতেছে যে তারা ওয়েব মানিতে বিভিন্ন ধরনের বোনাস দিয়ে থাকে এবং সেই বোনাসটা তাদের মানে আপনাদের ওয়েব মানি ওয়ালেটে ডিরেক্টলি চলে যাবে এবং রেফারেল প্রোগ্রাম মানে আপনি যদি এখান থেকে কাউকে রেফার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন পেয়ে থাকবেন ঠিক আছে তো আমরা এই সাইটে এখন রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের সামনে আবার পুনরায় ও আচ্ছা আমাদের পেজটি অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে তো ইউর লগ ইন এখানে আপনি আপনার ইউজার নেম দিবেন তারপরে নিচে আপনার মেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন তো এইখানে আমি একটি ইউজার নেম দিচ্ছি তারপরে এইখানে আমি আমার মেল অ্যাড্রেস দিচ্ছি এবং পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে I am not a robot এখানে একটি ক্যাপচা ফিল করতে হবে এখানে বলছে ট্রাক্টর এখান থেকে আমরা ট্রাক্টর সিলেক্ট করে দিই ওকে ট্রাক্টর দেন ভেরিফাই তারপর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব আচ্ছা যেহেতু আমরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজটি বুঝতে পারতেছি না তাই আমরা এটা একটু ট্রান্সলেট করে নিই বলছে the log in field must not contain Russian letter or symbol আচ্ছা okay আচ্ছা আমাদের লগ ইন ইনফরমেশনটি একটু ভুল হয়েছে এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তারপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট এ বোনাস হ্যাঁ তো আমরা যদি গেট এ বোনাসে ক্লিক করি কি বলছে you can collect one bonus at the same time ঠিক আছে তো এখানে আমরা একটা বোনাস শুধুমাত্র কালেক্ট করতে পারবো তো আমরা এখান থেকে রিসিভে ক্লিক করি তো রিসিভে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্ট হচ্ছে হ্যাঁ এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে এই টাইমটা কাউন্ট হলেই আমাদের সম্ভবত অ্যাডটি দেখা শেষ হয়ে যাবে ওকে তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব আচ্ছা কন্টিনিউতে ক্লিক করলে আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে ওকে আমরা এখান থেকে আবার পুনরায় আগের ট্যাবে ফিরে আসব তারপরে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে zero point zero two P মানে পেয়ার আমাদের অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনারা এই যে বাকি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখার মাধ্যমে এইখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন আমি এটা একটু ট্রান্সলেট করে নিই ওকে আচ্ছা তারপরে রয়েছে সুপার মাইনিং আচ্ছা এখান থেকে আপনাদের তেমন কোনো ইনকাম হবে না আপনাদেরকে এখান থেকে ইনকাম করতে হলে ওয়েব মানি বোনাস রয়েছে ওকে আমরা এখান থেকে এটাকে ট্রান্সলেট টু ইংলিশ করে নেই আচ্ছা এখানে বলছে web money bonus get web money bonus everyday immediately to your R wallet আমরা সবাই জানি যে ওয়েব মানিতে যে ডলার অ্যাকাউন্ট বা পার্সটি রয়েছে সেটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর এটাই ওয়েব মানিতে ডলার হিসেবে ধরা হয় ঠিক আছে তারপর বলছে লট অফ বোনাস এইখানে দেখানো দেখানো হয়েছে আপনি কিভাবে আরও বেশি বেশি বোনাস পাবেন তো বলছে get bonus for free every fifteen minutes in order to receive a bonus of ten rubles for registration go to sector website and register next go to promo section and enter promo code new এই যে এইখান থেকে আমাদেরকে এই প্রোমো কোডটা কপি করে নিতে হবে তারপরে আমাদেরকে গো টু প্রোমো আমাদেরকে প্রোমোতে যেতে হবে যাওয়ার পরে এই প্রোমো কোডটি আমাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে ডেইলি এখান থেকে আমরা একটি বোনাস পাবো কি বলছো in order to receive a bonus every fifty minute to on this sector website go to promo section click will আচ্ছা এখানে অন্য একটি সাইডের মার্কেটিং uh, করা আছে তো আপনারা যদি এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটি প্রোমো কোডের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো আমরা এখান থেকে সাধারণত এটা করবো না তারপরে আমরা চলো সার্ফিংয়ে সার্ফিংয়ে আসলে এখানে আপাতত কোনো সার্ফিং রয়েছে কিনা দেখি তো এটা আমরা আগে একটু ট্রান্সলেট করে ইংলিশ করে নেই আসলে এই সাইটটাতে একটু কষ্ট করে কাজ করতে হবে এই জন্যই যে সাইটটি পুরোটাই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ঠিক আছে এর জন্য আপনাকে প্রতিবার এটাকে ট্রান্সলেট করে ইংলিশে করে নিতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে অটো সার্ভ অটো সার্ভে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং অটোমেটিক ওয়েবসাইট কি লোড হওয়া শুরু করবে তো একটার পর একটা অটোমেটিক ওয়েবসাইট লোড হইতেই থাকবে আর আপনার এখানে একটা ইনকাম জেনারেট হতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে অটো সার্ফ আপনার চাইলে এই অটো সার্ফিংয়ের মাধ্যমেও এইখান থেকে পেয়ার কয়েন বা পেয়ার আর্ন করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ভিজিট আমরা ভিজিটে যাই ওকে এখানে বলছে আচ্ছা এটা এটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয় বা এটা হচ্ছে সাধারণত যারা এই সাইটে অ্যাড প্রদান করে বা তাদের ওয়েবসাইটের মার্কেটিং করে থাকে তাদের জন্য এই অপশনটি এই অপশন থেকে আমরা কোনো রকম ইনকাম করতে পারবো না আচ্ছা তো এইখানে আমরা আর কি কি দেখতে পাচ্ছি টাস্ক হ্যাঁ টাস্কে যাই ওকে টাস্কে গেলে এইখানে আমাদের কোনো টাস্ক রয়েছে কিনা সেটা একটু দেখে নেই হ্যাঁ এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টাস্ক রয়েছে ওকে এটা আমরা ট্রান্সলেট করে ইংলিশ করে নিলাম এইখানে দেখেন অনেক টাস্ক রয়েছে তো এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে এইখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তার কারণে আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে এই সাইটটির পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করার জন্য তাহলে নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনে ক্লিক করতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে আপনার সমস্যাটি তুলে ধরবেন আমি অবশ্যই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব ঠিক আছে তারপরে এইখানে রয়েছে উইথড্রল অপশন উইথড্রলে ক্লিক করলে এখানে আমাদের পেয়ার অ্যাকাউন্ট দিতে বলবে পেমেন্ট মেথড আছে এখানে এই যে পেমেন্ট মেথড এখান থেকে পেয়ার এবং কত অ্যামাউন্ট আপনি পেমেন্ট নিতে চান ঠিক আছে তো এটা এখানে দিয়ে আপনার এখানে উইথড্রতে ক্লিক করলে হ্যাঁ আপনি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পেমেন্টটি পেয়ে যাবেন এখানে দেখেন মিনিমাম উইথড্র সবচেয়ে মানে মজার যে বিষয়টি হ্যাঁ যে জিনিসটার জন্য আপনাদের এই সাইটে কাজ করার আগ্রহ বাড়বে সেটা হচ্ছে কি এখানে মিনিমাম উইথড্র হচ্ছে এক আর ইউপি মানে আপনি এইখানে যদি এক আরবি হয় বা রুবেল কয়েন হয় তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এখানে সেটিংসে গিয়ে আপনার আগে পেয়ার অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন তারপরে এখান থেকে উইথড্র করবেন উইথড্র প্রসেসটি খুবই সোজা ঠিক আছে এখানে না বোঝার মতন কোনো কিছুই নেই আমি আশা করি আপনারা সবাই এখান থেকে উইথড্র করতে পারবেন আচ্ছা তারপর আরেকটি বিষয় হচ্ছে রেফারেল এখান থেকে ইনকামের আরও একটি সোর্স রয়েছে সেটা হচ্ছে রেফারেলস তো এই রেফারেলসে গেলে আপনি এখানে একটি লিঙ্ক পাবেন এই লিঙ্কটি আপনি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করলে তারা যদি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন আপনি পাবেন বিষয়টি এমন নয় যে তার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট কেটে আপনাকে দেওয়া হবে আমরা সাধারণত বুঝি রেফার রেফার থেকে যে ইনকামটা হয় সেটা হয়তো যে কাজ করবে তার ইনকাম থেকে টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট বা ফাইভ ফাইভ পার্সেন্ট আপনার কেটে আমাদেরকে দেওয়া হবে মূলত বিষয়টি তেমন নয় কোম্পানি থেকে আপনাকে একটা টোয়েন্টি পার্সেন্ট কমিশন দিবে যে আপনি তাদের সাইটটিকে প্রমোট করেছেন এই জন্য আপনাকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন দেওয়া হবে অবশ্যই আপনারা আপনাদের রেফার লিঙ্কটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই অ্যাকাউন্টটি তৈরির ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই সাইটের অ্যাকাউন্টটি তৈরি করবেন তো এই ভিডিওতে আর দেখানোর মতন তেমন কোনো কিছু নাই বা এই সাইটে আর দেখানোর মতন তেমন কোনো কিছু নেই হ্যাঁ নেক্সট ভিডিওতে অবশ্যই আমি ডিটেলসে আলোচনা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে এবং নতুন সাইটের সঙ্গে তো ততদিনে ভালো থাকবেন সবাই আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ